আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসতেছি সেটা এমন একটা ভিডিও যে আপনাদেরকে মানে দেখা খুবই জরুরি যে আনলিমিটেড বিটকয়েনে যে সাতাশি আছে সাতাশিগুলো ইনকাম করতে পারেন কোনো ইনভেস্ট ছাড়াই আর এটা কোনো ইয়া ফ্যাক সাইট না ঠিক আছে এটা রিয়েল সাইট আপনারা কাজ কর কাজ করলে ভালো লাগবে ঠিক আছে তা আসুন আর বকবক না করে ওই সাইটে নিয়ে যাই যেটাতে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো যে সাইটে তো আমরা তো যে সাইটের কথা বলছি এই যে এখানে এখানে যে রেজিস্টার লেখা আছে এই রেজিস্টারে আপনারা দেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নাম ঠিকানা আসবে যেমন এখানে স্পষ্টভাবে আপনার নাম দিবেন আপনার নামটা লেখা হবে এখানে নামটা দিবেন তারপরে এই জায়গাটা ইমেল তারপরে এখানে পাসওয়ার্ড আবার এখানে সেম পাসওয়ার্ড আবার এখানে পিন নাম্বার এখানেও পিন নাম্বার আর এখানে একটা নাম্বার দেওয়া আছে পিন নাম্বার বলতে আপনি যখন উইড্রো করবেন ক্যাশ আউট করতে যাবেন তখন এই পিন নাম্বারটা লাগবে এ কারণে আগে তারা এখানে পিন নাম্বারটা দিতে বলে ঠিক আছে এই পিন নাম্বার দুটোই সেম সেম দিবেন আর পাসওয়ার্ড সেম সেম এই দুই জায়গায় দিবেন এখানে ইউজার নাম ইমেল তারপরে এখানে একটা নাম্বার দেওয়া আছে তারপরে এখানে দেন ক্লিক করে দেন মেসেজ রেজিস্টার করে দিলে তারপরে হয়ে যাবে আপনি যে নাম এবং পাসওয়ার্ডটা দিবেন সঠিকভাবে মনে রাখবেন যেন পরবর্তীতে লগ ইন করতে যেন কাজে লাগে যেমন মনে করেন আমি এখন একটা নাম দিলাম যেমন আমার নাম আমি দাম যেমন মনে করেন আমার নাম শামিম তো সরি এই যে শামিম লিখলাম দেন জিমেল জিমেলটা বসে দিই ঠিক আছে এখানে জিমেল পেজে আমার নাম দিয়ে এই শামিম দিলাম তারপরে এখানে জিমেল বসাই দিলাম ঠিক আছে এই যে জিমেল বসাই দিলাম এই জিমেল ডট কম দিলাম তারপরে এখানে পাসওয়ার্ড আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন এখানে এইভাবে একটা পাসওয়ার্ড দিলেন one two three four five six এইভাবে দিলাম তারপর এখানেও সেম একই password one two three four five six seven eight এভাবে দিলেন এখানে পিন নাম্বার দিলেন হয়তো one two three four five six eight SM আবার এখানে দিবেন এই যে একই নাম্বার এভাবে নাম্বারটা দিলে আর এখানে একটা নাম্বার আছে আমি এই যে এখানে যে বড় নাম্বারটা দেখা যাচ্ছে এইট সিক্স এইট এরকম আপনাদের আপনাদের কাছে এরকম আসবে না হয়তো আমার কাছে এরকম আছে তো আপনাদের কাছে এরকম আসবে না আপনারা অন্য একটা নাম পিন নাম্বার আসবে এখানে ওই নাম্বারগুলো টাইপ করবেন আমি কীভাবে টাইপ করি সেটা আমি দেখাচ্ছি যেমন six eight sorry six nine eight six nine seven three two seven এই যে এখানে বসলে তারপরে দেন আপনি এখানে রেজিস্টারে ক্লিক করুন তো রেজিস্টারে ক্লিক করলে আপনার রেজিস্টার যেহেতু আমার আগের এটা করা আছে তা আমি আর করলাম না এখানে তো মূল অপশনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই যে আমার এখানে করা আছে আগের একটা অ্যাকাউন্ট আছে তো আমি আমার অ্যাকাউন্টে নিয়ে গেলাম আপনাদেরকে আসলে ভিডিওটা বড় করতে চায় না অনেক অনেকেই আছে আমাদের ভিতরে যারা ভিডিও করতে চায় বা দেন আমি এখন এটা যদি কারো মাউস কম্পিউটার থেকেও করা যাবে মোবাইল থেকেও করা যাবে যেমন মনে করেন এই যে এখানে যখন ক্লিক করবেন এখানে কিভাবে কাজ করবেন ঠিক আছে তো আপনি এই মাউসে মানে এটা স্পিড বাড়ানোর জন্য তো স্পিড বাড়ানোর জন্য এখানে স্টার্ট মিনিস তো এখানে ক্লিক করলাম এই যে স্টার্ট হয়ে গেল এই যে এখানে একটা ক্লিক একটা ঘর দেখা যাবে এটা সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট তো এই যে ধরেন এই যে সবগুলোতে আমি এভাবে ক্লিক করছি এই যে দেখলে মাউসটা যেখানে নিয়ে যাবেন এই যে এভাবে আসবে ঠিক আছে এখানে সবগুলোতে সেম একই আর কি তো আমি আরও দেখাচ্ছি এখানে দেখেন এখানেও কাজ হচ্ছে সবগুলোতে সেম আপনি সবগুলোতে নিয়ে যাবেন যখন মাউসটা এভাবে নিয়ে যাবেন তখন নিচে সরি নিচে নিয়ে যায় এই যে এই জায়গাটা ক্লিক করবেন এখানে এখানে স্পেস দেবেন বাস পুশ করলে এই যে উপরে একটা ইয়ে আসবে এরকম তো হয়ে গেল এখানে আর এখানে উড্রো সিস্টেমটা দেখাচ্ছি উড্রোটা কিভাবে করবেন টুলে যাবেন টুলসে যে আপনি এখানে ক্লিক করবেন এই যে টুলসে গেলাম তারপরে এখানে উড্রো লেখা আছে এই যে উড্রো লেখা আছে ঠিক আছে আপনি কিসে উড্রো নেবেন সেটা আপনাকে ডিপেন্ড করবে বা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিসে পেমেন্ট নেবেন তো আমি বলি পঁচিশ হাজার সাতাশি না হলে ওরা পেমেন্ট দিবে না ঠিক আছে মিনিমাম পঁচিশ হাজার সাতাশি লাগবে এই যে ব্ল্যাক কয়েন সতেরো সতেরো হাজার এবং পঞ্চাশ হাজার রেট মানে এখানে যা যা আপনাকে দেওয়া হয়েছে মানে আমি যেগুলোতে কাজ করি ওগুলোতে যদি এত করে হয় এই যে পঁচিশ হাজার দেখেন কয়েনে লেখা আছে সেভেন কয়েন অর্থাৎ এখানে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার ক্যাশ ইন করবে তা আমি এখানে চয়েস চয়েস করে দিচ্ছি চয়েস করব আমি কিসে নিব চয়েস চয়েস আমি এই যে বিটকয়েনে করে দেবো তো বিটকয়েনে করে দিলাম ঠিক আছে তো বাস আর এখানে আমার ইমেল একটা অ্যাড্রেস আপনাদের একটু আগে বলছিলাম যে একটা পিনের কথা এখানে দেন আপনার ওয়ালেট অ্যাড্রেসের Uh, uh, যে ওয়াল কনভেসের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা দিবেন আর এখানে পিন কোড দিবেন ওই যে আমি একটা পিন দিতে বলছিলাম one two three four five six seven eight পর্যন্ত দিতে বলছিলাম তো এই নাম্বারটা আপনারা ওয়ান টু থ্রি এভাবে না দিয়ে আপনাদের মন মতো একটা পিন কোড দিবেন বা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এই পিনকোডটা এখানে যখন আপনি ক্যাশ আউটটা এই পিনকোডটা এখানে বসানোর পরে তারপরে এখানে উড্ডো লেখা উড্ডো দিলে আপনার আপনি অ্যাকাউন্টটা উড্ডো নিতে পারবেন তো তো বন্ধুরা আবারও আমি মূল অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আরও একটা নতুন ভিডিও আমার কাছে যেহেতু আছে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব তো আজকের জন্য এখানেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি শামীম খান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু